আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আখতার বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক হয়েছেন নসরুল্লাহ মোহাম্মদ ইরফান ইতোমধ্যে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির সহ কর্মকর্তা কর্মচারী শিল্পী কলাকুশলী বৃন্দ কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া টেকনাফ উপজেলা প্রশাসনিক কার্যালয় পরিদর্শন করেছেন গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলিসহ উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন সভায় সরকারের চলমান উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চলমান প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সরকার বিভাগের সমাপ্ত ও চলমান প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন উখিয়ার রেজু খালে পরীক্ষামূলক শৈবাল চাষে সাফল্য পেয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এ সাফল্যের পর শৈবাল চাষের পরিসর বৃদ্ধি এবং শুকনো আকারে চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করতে চায় বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন সামুদ্রিক শৈবাল থেকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য ঔষধি পণ্য প্রসাধনী ও পরিবেশ দূষণ রোধক পণ্য উৎপাদন করতে পারায় জলজ উদ্ভিদটি বাজার মূল্য বেড়েই চলছে সুনীল অর্থনীতির এ সুযোগ কাজে লাগিয়ে দেশে বাণিজ্যিকভাবে ভাবে শৈবাল চাষ করে আয়ের নতুন পথ সৃষ্টির চেষ্টা করছে সরকার জেলার টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ শাহপুরের দ্বীপ জালিয়াপাড়া নাফ নদীর তীর মহেশখালের সোনাদিয়া এবং শহরের নুনিয়া ছড়াতে ব্যাপকভাবে শৈবালের চাষ হচ্ছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন সারা বিশ্বে সামুদ্রিক শৈবাল সাধারণত খাবার হিসেবে ব্যবহার করা হয় প্রসাধন শিল্পে এবং ঔষধ শিল্পে শৈবালের একটা বিশাল সম্ভাবনা রয়েছে তিনি বলেন পশুর খাদ্য ও বিভিন্ন টয়লেট্রিজ উৎপাদনে একুশ হাজার কোটি টাকার কাঁচামালের প্রয়োজন হয় বাংলাদেশে সেন্ট মার্টিনের ছেঁড়া দেয়া দ্বীপ থেকে এক জেলের বর্ষিতে এগারোটি লাল কোরাল ধরা পড়েছে বুধবার দ্বীপটির গলাচিপা এলাকার জেলে আমির হোসেনের বর্ষিতে এগুলো ধরা পড়ে প্রতি কেজি লাল কোরালের দাম হাঁকেন সাতশো থেকে আটশো টাকা করে এগারোটি লাল কোরালের ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি হবে বলে ধারণা জেলে আমিনের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আধুনিক বুড়ো ধান রোপণ বিষয়ক দিনব্যাপী এক মাঠ প্রশিক্ষণ গতকাল চকরিয়া পালাকাটায় অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে ব্রি এগারো বারো ও আঠারো জাতের বীজ সংগ্রহ বীজ পরীক্ষা আদর্শ বীজ তলা তৈরি জমি প্রস্তুতি লাইন ও লঘু পদ্ধতিতে রোপণ পানি ব্যবস্থাপনা জৈব সার ব্যবহার প্রাকৃতিক উপায়ে পোকা দমন করে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয়েছে রামুতে পৃথক অভিযানে বালু ভর্তি ডাম্পার বালু উত্তোলনের সরঞ্জাম ও তিপ্পান্ন হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে গতকাল রামু উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে খুনিয়াপালং ইউনিয়নে এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও বন কর্মীরা অভিযানে অংশ নেয় পরে জব্দকৃত বালু পাঁচ লাখ একানব্বই হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয় এবং ডাম্পারের মালিককে পরিবেশ আইনে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়